আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার পৌরসভা নির্বাচনের আগে নির্বাচনী এলাকায় প্রার্থীদের যে সকল লিফলেট ব্যানার ছবি সম্বলিত পোস্টার বিভিন্ন জায়গায় প্রদর্শন করা হয়েছে তা তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন গণমাধ্যমে পাঠানো এক পত্রে তিনি জানান গত সতেরোই এপ্রিল পৌরসভা নির্বাচনের তফসিল গণবিজ্ঞপ্তি আকারে জারি করা হয়েছে এর প্রেক্ষিতে পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা দু এর বিধি পাঁচ অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী অথবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না এই বিধিমালা অনুসারে প্রচারণা শুরুর পূর্বে কোনো প্রকার মিছিল মিটিং বা শোডাউন না করার জন্যেও অনুরোধ করেছেন পৌরসভা নির্বাচনের জন্য মনোনীত এ কর্মকর্তা কক্সবাজার নাজিরার টেক সমুদ্র উপকূলে ট্রলার থেকে উদ্ধার হওয়া ছয়জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এ সময় পরিবার প্রতি পঁচিশ হাজার টাকা করে অনুদান প্রদান করে জেলা প্রশাসন সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এসব মরদেহ হস্তান্তর করে পুলিশ জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামের উপস্থিতিতে এসব মরদেহের কফিন হস্তান্তর করা হয় জেলা প্রশাসক জানান দাফনসহ অন্যান্য খরচের জন্য প্রাথমিকভাবে এ অনু অনুদান প্রদান করা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানিয়েছেন ছয়জনের মরদেহ স্বজনরা শনাক্ত করার পর যাচাই বাছাই শেষে হস্তান্তর করা হয় এদিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন যাদের শনাক্ত করা যাচ্ছে না তাদের ডিএনএ পরীক্ষা করা হবে স্বজনদের ডিএনএ নমুনা নিয়ে ল্যাবে পাঠানোর পর পরিচয় নিশ্চিত হয়ে মরদেহ হস্তান্তর করা হবে উখিয়ায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও শিশুদের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নলবুনিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত চৌধুরী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী মেডিকেল ক্যাম্পে মেডিসিন শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের নেতৃত্বে বত্রিশ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম তিন শতাধিক দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি একশো জন শিশুর খতনা করা হয় টেকনাফে রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে সোমবার রাত নটার দিকে উপজেলার হোয়াইকং চাকমারকুল একুশ নম্বর ওসমানী সাইড ডি ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জালাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রোহিঙ্গা শিবিরে আগুনের খবর পেয়ে দ্রুত উখিয়া টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস টেকনাফ স্টেশনের দলপতি মুকুল কুমার নাথ ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি বলে জানান টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফানুল হক চৌধুরী নাইখংছড়ি তুমরু সীমান্ত থেকে ষোলোটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজেপি গতকাল তুমরু বিওপির সদস্যরা পশ্চিমকুল এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করে অভিযানের সত্যতা নিশ্চিত করে চৌত্রিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি রামুর দক্ষিণ মিঠাছড়িতে অভিযান চালিয়ে একশো সতেরো লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক কারবারিকে আটক করেছে র্যাব পনেরো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কাঠির মাথা নামক স্থানে ফুলতলিগামী স্টেশনে অভিযান চালিয়ে একটি সিএনজি কৌশলে পালানোর চেষ্টাকালে চালকসহ গাড়িটি জব্দ করা হয় পরে তল্লাশি করে গাড়ির পিছনের সিটে বিশেষ কায়দায় রাখা এসব চোলাই মদ উদ্ধার করা হয় আটককৃত ব্যক্তি আতিকুর রহমান আতিক খুনিয়াপালং পূর্ব দরিয়ার দিঘি এলাকার বাসিন্দা এদিকে টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব গতকাল বিকেলে সিপিসি টু হোয়াইকং ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইকং ইউনিয়নের পূর্ব মহেশখালিয়া পাড়ায় অভিযান চালিয়ে মোহাম্মদ জাবেরকে আটক করে ধৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন